মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিওতে ক্লিক করার জন্য আরও একটা ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে এমন তিনটে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেগুলো এখনও পর্যন্ত কোনো মেন স্ট্রিম মিডিয়াতে একবারের জন্যও দেখানো হয়নি রিপাবলিক ভারত বলুন জি নিউজ বলুন এবিপি আনন্দ বলুন বা চব্বিশ ঘন্টা বলুন কোনো নিউজ চ্যানেলে এখনও পর্যন্ত একবারের জন্যও তুলে ধরা হয়নি ফ্রেন্ডস ফার্স্ট যে নিউজ এসছে সেটা হরিয়ানা থেকে সেকেন্ড যে নিউজ এসছে সেটা বিহার থেকে এবং থার্ড যে নিউজ এসছে সেটা পশ্চিমবঙ্গ থেকে তো চলুন আজকের ভিডিও শুরু করি নয়ই মে দু হাজার কুড়ি হরিয়ানা হরিয়ানার হিসার জেলার বিদমারা গ্রাম সেখানে একসঙ্গে চল্লিশটি মুসলিম ফ্যামিলি হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর চল্লিশটি ফ্যামিলি মানে প্রায় আড়াইশো মেম্বার ইভেন আশি বছর বয়সী এক মহিলার মৃতদেহ সৎকার করা হয়েছে শ্মশানে গিয়ে হিন্দু রিচুয়ালস অনুসারে আশি বছর বয়সী বৃদ্ধার ছেলে সদ্বীর জানান যে পরাধীন ভারতে মোগল শাসনকালে ঔরঙ্গজেবের ভয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু এখন তারা হিন্দু ধর্ম গ্রহণ করছেন তিনি আরও জানান যে তারা প্রত্যেকটা হিন্দু রিচুয়ালস বা হিন্দু ফেস্টিভ্যাল মানা সত্ত্বেও তাদের পরিবারের প্রত্যেক মৃত ব্যক্তিকে কবর দেওয়া হতো কিন্তু ফুলনদেবী তিনি হলেন প্রথম ব্যক্তি যাকে হিন্দু রিচুয়ালস অনুসারে শ্মশানে গিয়ে শবদাহ করা হলো এবং তারা চল্লিশটা ফ্যামিলি একসঙ্গে হিন্দু ধর্ম গ্রহণ করলো তো ফ্রেন্ড এতক্ষণ শোনার পর আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে এটা ফেক নিউজ তো চলুন একে একে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট দেখুন ওপ ইন্ডিয়া রিপোর্ট দেখুন নিউজ এইটিন রিপোর্ট দেখুন এগুলো সব দেখার পর আপনার মনে হতেই পারে যে এগুলো সব মোদি মিডিয়া এগুলো সব গদি মিডিয়া এগুলো সব হিন্দু মিডিয়া আচ্ছা ঠিক আছে এবারের প্রুফগুলো দেখুন সিয়াসত ডট কম রিপোর্ট দেখুন Muslim Mirror dot com report দেখুন তাছাড়াও আপনাদের যদি মনে হয় যে আমরা নিজেরাই চেক করে নেব তবে চেক আউট করে নিতে পারেন ফ্রেন্ড নেক্সট নিউজ এসে বিহার থেকে বিহারের পূর্ব চম্পারণের পাহাড়পুর সেখানকার পরশৌনি পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর নয় সেখানকার জল ট্যাঙ্কির ওপরে শুক্রবার দিন মধ্যরাত বরাবর তিনজন যুবক উঠে পড়ে এবং তারা ট্যাঙ্কের মধ্যে বিষ ঢালার চেষ্টা করে আর এই ঘটনা স্থানীয় এক মহিলার চোখে পড়ে বাকি দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই যুবকের নাম আজাদ আনসারি রিপোর্ট আপনাদের সামনে ফ্রেন্ড আমি কোনো নির্দিষ্ট কমিউনিটি বা নির্দিষ্ট সমুদায়কে বোঝানোর চেষ্টা করছি না বাট এরা কারা এরা তো জল ট্যাঙ্কিতে উঠে কোনো হেলথ ড্রিঙ্ক মেশানোর চেষ্টা করেনি এরা চেষ্টা করেছে বিষ মেশানোর পরবর্তী সময়ে যদিও সেই ট্যাঙ্ককে সিল করে দেওয়া হয় এবং সেই জলকে টেস্টের জন্য পাঠানো হয় বাট এরা কারা কিসের দ্বারা কার দ্বারা বা কেন অনুপ্রাণিত হয়ে তারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে এদের আসল উদ্দেশ্য কী আপনার মতামত অবশ্যই জানতে চাইব প্লিজ কমেন্ট সেকশনে যান এবং কমেন্ট করে অবশ্যই জানান এ সম্পর্কে আপনার কি মতামত নাম্বার থ্রি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বর থানার তেলিনিপাড়া সূত্র অনুসারে করোনা নিয়ে দুটো গোষ্ঠী বা দুটো দলের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয় এবং সেটা মাঝরাত পর্যন্ত বিরাট ভয়াবহ আকার ধারণ করে রাজ্যের বিজেপির এমপি অর্জুন সিং তিনি টুইট করে বলে যে দেখুন যে হিন্দুদের ঘরবাড়ির ওপরে কেমন হামলা চালানো হচ্ছে হিন্দু ভাইদের রাত কাটাতে কতটা কষ্ট হবে তিনি শুধু মুখেই বলেননি তার সঙ্গে একটা ভিডিও ক্লিপস অ্যাড করেছিলেন ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্ড ফাইনালি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব যে এই পরপর তিনটে ঘটনা শোনার পর আপনার অনুভূতিটা ঠিক কি হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে আপনার অনুভূতিটা জানান আর যদি এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা আপনি জেনে থাকেন প্রুফ সহ তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আপনার এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অ্যাড করে ভিডিও বানানো হবে তো চলো নেক্সট ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন